হেই আপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো সো হ্যাঁ? গাইস তোমরা তো দেখে নিছো যে আজকের উপর হতে যাচ্ছে ব্যাপারে বেশি কিছু বলবো না হ্যাঁ? তোমরা জাস্ট পুরো ভিডিও দেখো আর এনজয় করতে থাকো সো গাইস যারা যারা আমার এখনো সাবস্ক্রাইব নাই আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে ভাই কি করতেছো একটা সাবস্ক্রাইব করে দাও আর গাইস পুরো দেখবা তাহলে ভিডিওর আসল মজাটা কিন্তু পাবা চলো গাইস অনেক বগর বগর করলাম এখন শুরু করা যাক সো গাইস আমি আর আমার ফ্রেন্ড বৈশা বৈশা গেম খেলতেছিলাম এনিমি আইতেছিল আমরা এনিমিরে খুব সুন্দরভাবে মারতেছিলাম অ্যাকচুয়ালি গেমটারে আমরা খুব এনজয় করতেছিলাম মানে ইউএমপি দিয়ে এনিমিরে পিছন মাইরা মানে খুব মজা লইতেছিলাম তারপরে কই থেকে জানি আমার আব্বা চলে এলো আমার আব্বা এসে এখন বলতেছে বাপজান তোমরা যে মনোযোগ দিয়ে গেম প্লে করতেছো বাপজান তোমরা যদি দুইজন দুই ঘন্টা মানে এইরকম করে পড়ালেখা করতা তাহলে তোমরা জীবনে কিছু করতে হ্যাঁ? পারতো তোমাদেরই ভালো হইতো তারপরে আমি আমার আব্বারে বললাম যে আব্বা ঠিক আছে পড়ালেখা করবো যে হ্যাঁ? গেমটা শেষ করে লই বিশ্বাস করেন রাসেল ভাই আমার আব্বা আমার যেটা কইলো এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত আছিলাম তাই হ্যাঁ? তোমরা দেখে না আমার আব্বা আমারে কি কইলো লে আমার আব্বার গুণধর ছেলে